যাই হোক আমি রেকর্ডিং শুরু করে দিচ্ছি আজকে আমাদের ক্লাস হচ্ছে কি আজকে আমাদের ক্লাস হচ্ছে ইউটিউব মার্কেটিং অর্থাৎ ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করা তারপরে হচ্ছে চ্যানেল কাস্টমাইজ করা চ্যানেল অপটিমাইজ করা এই বিষয়গুলো হচ্ছে আমাদের কাজ ঠিক আছে ওকে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করব আজকে চ্যানেলটা ক্রিয়েট করা কালকেই আমি আপনাদের দেখাইছি চ্যানেল ক্রিয়েট করা কোনো বিষয়ই না আপনি আপনারা সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন জি স্যার দেখা যায় আচ্ছা। চ্যানেল ক্রিয়েট করা কোনো বিষয় না আপনি একটা ক্রোমো ব্রাউজারে ঢুকবেন ডুইকা এই জায়গার মধ্যে ঢুকার পরে তারপরে এই যে আমি দিলাম এইটা আপনি এখান থেকে সার্চ দিবেন ইউটিউব ইউটিউব সার্চ দিলেই এরকম আপনি যদি কম্পিউটার দিয়ে কাজ করেন তাহলে এইভাবে একটা ফিচার আসবে কারণ আমি মোবাইল দিয়ে কাজ করছি না আমি যা কাজ করছি কম্পিউটার দিয়ে আমি কম্পিউটারই দেখাইব তো আপনি এইভাবে কি করবেন একটা ফিচার সার্চ করবেন একটা ফিচার এইভাবে একটা ফিচার আসবে আপনার কাছে ওই ফিচারটাতে এই জায়গার মধ্যে আস কী ওই দেখলাম নেটওয়ার্ক তো ফাস্ট এখন দেখি নেটওয়ার্ক ছিল ওই ইউটিউবের এই জায়গাটা এত ফাস্ট হইল আগে ইউটিউব তো এমবি না হইলেও চলতো আচ্ছা এখন তুই আচ্ছা ওই জায়গার মধ্যে এই যে সাইন আপ এটা দিয়ে হইব না আল্লাহ জানের সাইন আপ আছে সাইন আপে ক্লিক করলাম দেখি কি দেখায় আমাদের যদি ইমেল দেখায় তাইলে তো আর হইতো না আর যদি অটোমেটিকলি নিয়ে নেয় তাইলে তো হইব Thank you. হ্যাঁ, এটার পাসওয়ার্ড তো পাইতে হইলে গুগল এক্সেল শিটে যাইতে হবে এম রিপাক ফাইভ থ্রি এইট তাই না এখানে আসে নাকি এটা তো নাই এখানে তাই লইল হ্যাঁ স্যার আপনি আবার এক্সেল মানে জীবন ইমেল আছে ওইটা নিয়ে হুম এক্সেল থেকে নিয়ে দেন নাহলে তো আবার খোঁজা লাগবে হ্যাঁ হ্যাঁ এই এক্সেল ইমেলটা দিয়ে দিই তাই না আচ্ছা তাইলে দেখেন এই এই এটা বাদ দিয়ে দিলাম আমরা বাদ দেন এটা তাক আমরা এখান থেকে এইটা ওপেন করি এটা আবার পাইবো আমি আশা করছি এটা তো ডাইরেক্ট একটা সেট আপ করাই দেখতেছি কে আসছে আবার চলে গেছে এটাতে ওই তো না এইটা দিয়ে দেখি ইউটিউব তাইলে আমাদের তো সম্ভবত সাইন আপ করা আছে আচ্ছা সাইন আপ করা তো আপনি বুঝছেনই আপনি এই জায়গার মধ্যে যাওয়ার পরে আপনার ইমেল দিবেন পাসওয়ার্ড দিবেন তাইলে আপনি সাইন আপ করতে পারবেন আপনার অটোমেটিক সাইন আপ হয়ে যাব সাইন আপ হয়ে গেলে তারপরে আপনার কাজ তাইলে এই জায়গার মধ্যে আমরা একটা কাজ করতে হইব এর আগে আমরা বিডাইকিউ এক্সটেনশনটা অ্যাড করতে হইব ঠিক আছে বিডাইকিউ এক্সটেনশনটা অ্যাড করার লাগে কালকে দেখাইছি আবার আজকে আমি নতুন করে দেখাইছি দেখাইতেছি vidIQ extension vidIQ extension এইটা এটা সাইন আপ করা নাই এখন ওই এক্সেল শিট থেকে নিলে তো মোবাইল নাম্বার চাইব এ আর এক যন্ত্রণার মধ্যে পড়ব কথা বলছেন তখন মোবাইল নাম্বার পাইতাম না আচ্ছা আপনারা এমন কেউ আমাকে ইমেল দিতে পারবেন যার কি নাই ওই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা না কিন্তু আপনি ইমেইলের পাসওয়ার্ড দিতে পারবেন এবং মোবাইল দিয়ে সাথে সাথে আপনি আমাকে অ্যাপ্রুভাল দিতে পারবেন এমন কেউ আছেন এখানে তা পারলে আমাকে এই মেস জি জিহাদ ভাই দেন তো আপনি এই জায়গার মধ্যে চ্যাট বক্সে দেন আপনার ইমেলটা দেন পাসওয়ার্ডটা দেন তারপরে আমি অটোমেটিক লগ আউট দিয়ে একদম ক্লিয়ার করে দিয়ে দিব জিয়াদ ভাই হ্যাঁ জিয়াদ ভাই দিছেন পাসওয়ার্ডটা দেন ওই জায়গার মধ্যেই দিয়ে দেন আমি এইভাবে কপি করে নিয়ে নিব ইমেল নেক্সট পাসওয়ার্ড আপনি পরবর্তীতে পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলেন কোনো সমস্যা নাই বুঝতে পারছেন এটা তো পাবলিক হয়ে যাইতেছে কারণ এটা আপনার ইউটিউবে চলে যাবে ভিডিওটা তখন আপনি পাসওয়ার্ডটা সবার সামনে চলে যাবে তাই এর জন্য আপনি কি করবেন পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবেন এখন দেখেন আপনার কোনটা নাম্বার লাস্টে ছাপ্পান্ন আপনাকে ভেরিফাই কোড দিব আমি বুঝতে পারছেন ভেরিফাই কোড দিব আপনার নাম্বারটা কি এখন অ্যাক্টিভ আছে নাম্বারটা কি অ্যাক্টিভ আছে ইয়েস অর বলেন ওকে জি স্যার বলার প্রয়োজন নেই এতটুকু বলার প্রয়োজন নেই একটা ভেরিফাই কোড যাইব আপনার মোবাইলে আপনি কোডটা এই জায়গার মধ্যে দিয়ে দেন আচ্ছা আমাদের একটা চ্যানেল ক্রিয়েট হইল এখন বিডাই কিউ এক্সটেনশনটা আমরা অ্যাড করে নেই এই ক্রোম ব্রাউজারে তাইলে আমাদের কাজ একটু ভালোই হইব ওকে আচ্ছা আমরা আমাদের চ্যানেলের মধ্যে যাই এই যে এই জায়গার মধ্যে ক্লিক করলাম এই যে এমডি আছে না এমডি থেকে অটোমেটিকলি এমডি ইকবাল নিয়ে নিছে ঠিক আছে এই এমডি ইকবাল হচ্ছে আমাদের চ্যানেল ইকবাল ভাইয়ের চ্যানেল এটা হচ্ছে আপনার পার্সোনাল চ্যানেল হয়ে গেছে আমি একদম আপনার চ্যানেলটাকে সুন্দর করে সেটিং মেটিং করে দিতেছি আপনি আপনার ইমেল দিয়ে এখন কাজ করবেন সব কিছু ওকে হয়ে যাব আপনি যদি আপনি আমাকে একটা কি বলে একটা যদি একটা ছবি যদি দিতে পারতেন তাহলে আপনার ছবিটাও বসাই দিতাম আচ্ছা ছবি দেন হয়তো দিতে পারলে ভালো না দিতে পারলে সমস্যা নাই আমি <coughs> আপনার এখানে ছবি ছাড়াই ক্রিয়েট এই যে ক্রিয়েটের চ্যানেল দেখতে পাচ্ছেন আপনারা সবাই এই জায়গার মধ্যে লেখা আছে ক্রিয়েট চ্যানেল দেখতে পাচ্ছেন এই ক্রিয়েট চ্যানেলে আমরা ক্লিক করব ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলে অটোমেটিক চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাব ওকে সময় দেওয়া লাগবে ক্রিয়েট চ্যানেল হইতে এখন আমাদের চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে আচ্ছা এখন আমাদের চ্যানেলে কি কি আছে দেখেন ক্রিয়েট হওয়ার পরে এখানে আছে অনেক কিছু আছে দেখেন আপনারা দেখতে পাচ্ছি এই জায়গার মধ্যে আছে কি কি হুম আছে এই যে আছে হুম আছে ভিডিও আছে প্লেলিস্ট আছে চ্যানেলস আছে অ্যাবাউট আছে আমরা প্রত্যেকটা সেক্টরকে সুন্দর করে কাস্টমাইজ করব এই যে এক দুই তিন চার পাঁচ এটা বুঝি আমরা এটাকে হুম হচ্ছে আমাদের চ্যানেলের হুম সবাই বুঝি আমাদের মূল ফিচার পেজ মানে মূল পেজটা যে মূল পেজটা আমাদের চোখের সামনে আসে সবসময় এটা হচ্ছে আমাদের হুম পেজ আমরা হোম সম্পর্কে সবাই জানি ভিডিওজ হচ্ছে আমরা যে ভিডিওগুলো আপলোড দিব ওই ভিডিওগুলা আপলোড দেওয়ার পরে ওই ভিডিওগুলো আমরা ওই জায়গার মধ্যে যে জায়গার মধ্যে এসে দেখতে পারবো সেখানে ভিডিও এনে ক্লিক করলে হইব তারপরে প্লেলিস্ট আমরা ভিডিও দেওয়ার পরে প্লেলিস্ট তৈরি করব। আসলে প্লেলিস্টটা কি যখন এক একটা ক্যাটাগরির ভিডিও আপনি এক এক ধরনের দিবেন যেমন আমি যখন আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ভিডিও দিছি তখন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়েরই ভিডিও দিছি যখন আমি ফাইবারের ভিডিওগুলো দেই তখন আমি ফাইবারের একটা প্লেলিস্টে দেই আমি যখন ইউটিউবের ভিডিও দেই স্যার লোইট হয়ে গেছে এড করেন প্লিজ আচ্ছা একটু সময় নেন ওনাকে একটু মেসেঞ্জারে বলেন যে আমি অন্য একটা কাজে আছি দুই মিনিট ওয়েট করার জন্য ওই জায়গার মধ্যে আমি দিতেছি কারণ স্ক্রিনশটটা না হলে সরাইলে আপনারা বুঝবেন না প্লেলিস্ট তাহলে ওইভাবে আপনি এক একটা ক্যাটাগরির ভিডিও এক এক সময় দেওয়ার সময় এক একটা লিস্ট তৈরি করবেন যেমন আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করেন আপনি মনে করেন ভিডিও তৈরি করেন কখনও দিচ্ছেন কুকিং ভিডিও কখনও দিচ্ছেন ট্রাভেল ভিডিও কখনও দিচ্ছেন স্পট ভিডিও তা আপনি এইভাবে আলাদা প্লেলিস্ট তৈরি করে নেবেন আপনার ভিডিওগুলো আপনার যোগা কিছুরই হবে না কেউ চাইলেও সেই ভিডিওগুলো অটোমেটিকলি দেখতে পারবে তারপরে হচ্ছে চ্যানেলস চ্যানেল সম্পর্কে বিস্তারিত এই জায়গার মধ্যে তারপরে হচ্ছে অ্যাবাউট অ্যাবাউট মনে হচ্ছে এই চ্যানেলের সম্পর্কে বিস্তারিত এই বিষয়গুলো আমরা ভালো করে দেখব সব কিছু আমরা আলোচনা করব তারপরে আমরা এখানে সম্পূর্ণ ফিচারটা আমরা সুন্দর করে সেট করব আচ্ছা ওকে এখন আসি আমরা এই সেটিংগুলো করার জন্য আমাদের প্রথমে একটা কাজ করতে হইব কি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করতে হইব কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে আমাদের একটা অপশন আসবে দেখেন এই অপশনগুলোর জন্য আমি কালকে একটা কি করছিলাম ইউটিউব চ্যানেলের আচ্ছা জিহা ভাই জিহাদ ভাই আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির চ্যানেল তৈরি করতে চাচ্ছেন একটু লিখে দিলে ভালো হয় তাইলে আমি ওই ক্যাটাগরির একটা তামলাইন রেডি কইরা আপনাকে সুন্দর করে একটা চ্যানেল একদম চ্যানেলটা রেডি করে দিতাম জিহাদ ভাই শুনতে পাচ্ছেন আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আমরা আঠারো জন অ্যাটেন্ড হয়েছি এখন স্যার কোনো আইডিয়া নাই কোনো আইডিয়া নাই বলতে আমি বলতে চাচ্ছি আপনি কি কাজ সম্পর্কিত ভিডিও দিতে পারেন যেমন আপনি ট্রাভেল ভিডিও দিতে পারেন নাকি আপনি কোনো ক্যাটাগরির ভিডিও মেক করিয়া দিবেন নাকি আপনি ওই কোনো নাটক মাটক ইত্যাদি দিবেন কি দিবেন মনে করেন আপনি যে বিষয়টা বারে বারে দিবেন সেটা দেয়া উত্তম কথাটা বুঝতে পারছেন সেই বিষয়ের উপরে আপনি ভিডিও দেয়া উত্তম কোনো আইডিয়া নাই কি করব আমি কি আমার মতো দিয়ে দিমু মেক করলে দেই মেক করেই দেই আচ্ছা তাহলে এখন আমি আমার মতো করে একটা সেট দিয়ে দিচ্ছি আপনি তো জানে এখন তো শিখে নিচ্ছেন কিভাবে আপনার চ্যানেলটাকে আপনি রেডি করবেন আপনার সব কিছু তামলাইনও আপনি চেঞ্জ করতে পারবেন তারপরে আপনার ইমেজটা তো আপনি বসাই বসাইতেই পারবেন আমি আপনাদের দেখিয়ে দিব ইনশাল্লাহ আচ্ছা এই জন্য এখন আমার আপনাকে কি করতে হবে আমাকে একটা তামলাইন রেডি করতে হবে আমরা এই ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলাম ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পরে আমরা এখান থেকে আসবে ইউটিউব তামলাইনের একটা অপশন আসবে সেখান থেকে আমরা ইউটিউব তামলাইনটা দেখব এখানে এর আগ পর্যন্ত দেখি আমরা এই যে কাস্টমাইজে ক্লিক করলাম কাস্টমাইজে ক্লিক করার পরে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও আমরা কন্টিনিউ দিব কন্টিনিউ দিব কন্টিনিউ দেওয়ার পরে এটা ক্লোজ দিয়ে দিব ডার্ক মার্ক এটা ক্লোজ দিয়ে দিব এখন দেখে নেই যে আমাদের এখানে প্রচুর বিষয়টা আসছে আমাদের এখানে লেআউট আসছে ঠিক আছে ব্র্যান্ডিং ইনফর্মে ব্র্যান্ডিং তারপরে বেসিক আচ্ছা লেআউটটা এখন পর্যন্ত channel trailer for people who and subscribe এখন পর্যন্ত আমরা এমন কোনো ট্রেলার অর্জন করতে পারিনি বা ট্রেলার বলতে হচ্ছে আমরা যে কোনো চ্যানেলে ঢুকলে আমরা যে প্রথম একটা চ্যানেলের মধ্যে ভিডিও দেখতে পাই যেমন আমার চ্যানেলটাতে আমি দেখাইতে চাচ্ছি কষ্ট করে একটু দেখাই নেই আপনাদের আপনারা দেখেন এই জায়গার মধ্যে দেখাইতেছি একটু অপেক্ষা করেন এই যে ইউটিউব ব্যানারে ক্লিক করলাম আচ্ছা দেখেন এখানে আমার চ্যানেলটা আসলে আমি দেখাইতেছি এক মিনিট ওয়েট করেন একটু আসতে সময় দিন আপনার আইডিয়া মতো দিয়ে দেন আচ্ছা ঠিক আছে দিয়ে দিচ্ছি তবু একটু কি মানে আপনার কোন আইডিয়াটা আপনার কাছে সবচেয়ে ভালো লাগে বা কোন কাজটা করতে আপনার কাছে ভালো লাগে সেরকম কিছু বললে ভালো হইতো যাই হোক এখন দেখেন এই যে আমার চ্যানেলটার মধ্যে আসছি আমি আসার পরে এই জায়গার মধ্যে একটা ভিডিও আসছে না হ্যাঁ, এই ভিডিওটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফ্রি বেজ এরকম একটা কি আসছে ফিচার আসছে এই ফিচারটাই হচ্ছে কি আপনার মানে আপনার হচ্ছে এই যে channel trailer for people who have and subscribe যে সাবস্ক্রাইব করেনি তার কাছে এই অপশনটাই যাবে feature video for returning subscribe যে সাবস্ক্রাইব করেছে সে যদি আমার চ্যানেলের মধ্যে আসে তাহলে এই জায়গাটা অপশন দেখাইবে এগুলো হচ্ছে আমরা কোনো ভিডিও তৈরি করার পরে আমরা এই জায়গাটা করতে পারবো আচ্ছা এর আগে আমরা বিডাইকিউ এক্সটেনশনটাকে আমরা একটু কি করে নেই সাইন আপ করে নেই তাহলে সাইন আপ করার জন্য আপনি আমাকে কোথায় জানি ইমেল দিছিলেন স্যার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, মিনিট পর্যন্ত আপনারা কেউ কোনো পোস্ট করবেন না কমেন্ট করবেন না ঠিক আছে কিছুই করবেন না এমনকি ওকে ইয়েস এগুলো বলার প্রয়োজন নাই হ্যাঁ আমি যদি বলি সবাইকে ওকে আসেন তাহলে ওকে দি আমার চ্যানেলের আচ্ছা ওই যে আমরা যে ইমেল দিয়া আমরা কি বলে চ্যানেল ক্রিয়েট করব ওই ইমেল দিয়েই আমাদের ভিডিও এক্সটেনশনটা অ্যাড করতে হবে কারণ আমার তো এখানে আমার যে চ্যানেলটা ক্রিয়েট করা সেই চ্যানেলেই তো ভিডিও এক্সটেনশন অ্যাড করাই আছে তাহলে এখানে এই জায়গার মধ্যে আবার নতুন ক্রোমো ব্রাউজারে আরেকটা চ্যানেলে আরেকটা ক্রোমো ব্রাউজার অ্যাড করতে গিয়া বিডাইকিউ এক্সটেনশনটা কেন প্রয়োজন হইল কেন তাকে সাইন আপ চাচ্ছে তাহলে প্রত্যেকটা এর থেকেই বোঝা যায় যে প্রত্যেকটা কিতে ওই চ্যানেল ক্রিয়েট করার সময় প্রত্যেকটা জায়গায় কি করতে হবে বিডাইকিউ এক্সটেনশন অ্যাড করতে হইব ওই ওই ইমেল দিয়া ওই পাসওয়ার্ড দিয়া অন্য ইমেল দিয়ে অন্য পাসওয়ার্ড দিয়ে দিলে হবে না ঠিক আছে আমি সেট দিচ্ছি না আমি নেভার দিয়ে দিচ্ছি ওকে হয়ে গেছে আচ্ছা এখন বিডাইকিউ এক্সটেনশনটা রিফ্রেশ দিয়ে তারে আমার চ্যানেলের সাথে অ্যাড করে দেই আচ্ছা তার আগে আমরা যে বিষয়টা আলোচনাতে ছিলাম hello everyone and welcome to vidIQ তোমার দরকার নাই আমার আচ্ছা এখন দেখেন আমরা এইগুলা এই জায়গাগুলো আমরা সেট করি আমরা আসেন আমরা ব্র্যান্ডিং ব্র্যান্ডিংটা কি ব্র্যান্ডিংটা হচ্ছে আমরা একটা পিকচার এড করব। পিকচারটা এড করার আগে আমরা এখান থেকে আমরা কি করি আমাদের ক্যানভা থেকে একটা ইমেজ সিলেক্ট করি এখানে কোনো ইমেজ নাই সরি দ্য সার্চ ডি ডোন্ট মার্স এর জানে আচ্ছা একটা কালার ফিক্সড করলাম সমস্যাটা কী হলো ওকে আচ্ছা আসো এখন এই জায়গার মধ্যে আসার পরে তারপরে এখানে দেখেন আমাদের কি আছে ইনফো আছে এগুলো আমরা সবগুলোই করো ব্র্যান্ডিংটাকে ধীরে ধীরে করে কারণ যেহেতু আমাদের অন্য কাজ আছে এর আগে এগুলো করি আচ্ছা এমডি ইকবাল ভাই আপনার নাম এইভাবেই রাখবো নি না আপনি চ্যানেলের কোনো নাম দিয়ে দিব ইকবাল ভাই চ্যানেলের কোনো নাম দিব না ওইভাবেই রাইখা দিব হ্যাঁ, স্যার শুনেন ওনার টেক রিলেটেড চ্যানেল খুলে দেন কিসের টেক রিলেটেড যে ইউটিউবের তুলে যে ধরা e সম্পূর্ণ যে ভিডিওগুলো আছে উনি বাসায় বসে তো করতে পারবে না উনাকে আমি বলতেছি উনি উনার উনার করে মানে হ্যাঁ, উনি কি চায় উনি হচ্ছে নাম দিন একটা একটা নাম কি দিব আপনার জেহাদ নাম দিয়ে দিব টেকনিক্যাল জিহাদ দিয়ে দেন Jihad Iqbal technician Jihad technical Jihad technical Jihad আর টেকনিশিয়ান জিহাদের মধ্যে পার্থক্য কি ভাই টেকনিক্যাল টেকনিক্যাল আর টেকনিশিয়ানের মধ্যে টেকনিশিয়ান মানে তো হচ্ছে আপনার মেকানিক্স বা ওই ধরনের এই যে এগুলা কাজ করে আর টেকনিক্যাল হচ্ছে কি বুদ্ধিমান বুদ্ধিমান আচ্ছা দিয়ে দিলাম কি বলেন জিহাদ ভাই আপনি রাজি তো টেকনিক্যাল জিহাদ ওকে আসেন ডেসক্রিপশন জিহাদ না জাহিদ জাহিদ জিহাদ না ও আচ্ছা আচ্ছা আচ্ছা দেখি তারপরেও দেখি কিভাবে হ্যাঁ ঠিক আছে টেকনিক্যাল জাহিদ আপনার চ্যানেলের নাম এখন ডেসক্রিপশন এখানে ডেসক্রিপশন এক হাজার ওয়ার্ডের মধ্যে লেখা যায় এক হাজার ওয়ার্ডের মধ্যে ডেসক্রিপশনটা আপনার সুন্দর করে সাজাইবেন কি সাজাইবেন আপনি বাংলাও দিতে পারবেন ইংলিশেও দিতে পারবেন হ্যাঁ আপনি এখানে সুন্দর করে এই বিষয়গুলো উপস্থাপন করেন এই যে বাংলা দিলাম এই জায়গার মধ্যে এসা দেখলেন আসসালামু আলাইকুম আমি বাংলা লিখতে পারি না আসসালামু আলাইকুম হ্যাঁ বন্ধুরা আমি মোহাম্মদ জাহিদ ইকবাল আমি আপনাদের জন্য একটি নতুন চ্যানেল নিয়ে আসলাম আমি আপনাদের জন্য এই চ্যানেলে এই চ্যানেলে আনন্দদায়ক যে বিষয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে এই চ্যানেলে ইউটিউব ইউটিউব বিষয়ের ইউটিউবের বিষয়ে না ইউটিউব বিষয়ে বা ইউটিউবের বিষয়ে এক কথা জি ওকে নানান এই চ্যানেলে ইউটিউব বিষয়ের নানান ফিচার নিয়ে বা বিষয় নিয়ে নানান বিষয় নিয়ে আলোচনা করব আমি ভাবে আমি ধারাবাহিকভাবে খুঁটিনাটি এবং ইউটিউব আপডেট বিষয়ে দিলে কি হবে হ্যাঁ? ইউটিউবে যে আপডেট গুলো আছে খুঁটিনাটি এবং ইউটিউব আপডেট এটা তো আমি তো এটা দেখাচ্ছি আপনি কিভাবে কি করবেন এটা তো মানে আপনারা তো নিজেদের চ্যানেল নিজেরা পরবর্তীতে রেডি করবেন ঠিক আছে আপনি আমি এখানে লিখছি কয়টা মাত্র দুইশো আটচল্লিশটা অক্ষর এভাবে আপনারা লিখতে পারবেন আমি তো এই জায়গাগুলো জাস্ট আপনাদের একটা টিম হিসাবে দেখাচ্ছে আপনারা আপনাদের চ্যানেলকে আপনারা সময় নিয়ে আমি এক ঘন্টার ভিতরে সব কিছু শেষ করতে হচ্ছে কিন্তু আপনারা এক ঘন্টা না এক সপ্তাহ সময় নিয়ে একটা চ্যানেল ক্রিয়েট করবেন এক সপ্তাহ সময় নিয়ে একটা চ্যানেল ক্রিয়েট করেন তার ডেসক্রিপশন আগে নিজের থেকে মেমোরির মধ্যে চিন্তা করেন তার সব কিছু নিয়ে আপনি চিন্তা করেন কোন বিষয়টাকে আপনার উপরে কমফোর্টেবল বোধ করেন আপনি আপনি যে এই নাম দিয়েছেন শুধু এই বিষয়ের উপরেই আপনি কি দিতে পারবেন ভিডিও দিতে পারবেন আর অন্য বিষয়ের উপরে ভিডিও দিতে পারবেন না বিষয়টা আসলে তা না আপনি যে কোনো বিষয়ের উপরেই ভিডিও দিতে পারবেন কিন্তু আপনাকে কোন কোন ভিডিও দিতে পারবেন না সেটা হচ্ছে আপনাকে জানতে হবে এক নম্বর হচ্ছে আপনি কোনো রক্তের গ্রুপের ভিডিও দিতে পারবেন না কোনো রক্ত আছে এরকম কোনো ভিডিও দিতে পারবেন না তারপরে দেশদ্রোহী কোনো কথা আছে অবাঞ্ছিত কোনো শব্দ আছে সেরকম ভিডিও দিতে পারবেন না তারপরে হচ্ছে কি আপনি এমন কোনো ভিডিও দিবেন না যে ভিডিও দিয়ে মানুষের হাড়ের মধ্যে ধরে মানুষের হৃদয়ের মধ্যে ধরে মানুষ হার্ট অ্যাটাক করতে পারে এরকম ভিডিও দেওয়ার থেকে বিরত থাকবেন এই সমস্ত ভিডিওগুলো বাদ দিয়ে আপনি অন্য ফানি ভিডিও দিতে পারবেন যে কোনো ধরনের টেকনিক্যাল ভিডিও দিতে পারবেন আপনি যে কোনো ধরনের শিক্ষণীয় ভিডিও দিতে পারবেন এতে কোনো সমস্যা নাই আপনি নাটক দিতে পারবেন এটা আপনি কি করবেন আপনার কাছে নিজে প্রশ্ন করবেন আসলে আমি কোন বিষয়টাতে কমফোর্টেবল সবাই কিন্তু একই বিষয়ে কমফোর্টেবল না আপনি যদি আমাকে বলেন বলে ভাই আজকে সারাদিন সকাল থেকে বিকাল পর্যন্ত একটা যে কোনো একটা বিষয়ের উপরে স্পিচ করেন কথা বলেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই আমি সারাদিন বক্তৃতা দিতে পারবো এটা হচ্ছে আমার কমফোর্টেবল হ্যাঁ আমাকে যে কোনো মুহূর্তে একটা স্টেজে দাঁড়িয়ে দিলে এমনকি যদি আপনি এখানে এক লক্ষ মানুষ আছে যদি বলেন আজকে একটা বিষয়ের উপরে ওয়াজ করেন দুই ঘন্টা ওয়াজ করেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই আমি দুই ঘন্টা কাটিয়ে দিতে পারবো এমন না মানুষ যে খারাপও বলবে আমাকে মানুষ ভালোবাসবে না এরকম না সম্পূর্ণ একজন বক্তা যেভাবে একজন ইসলামিক বক্তা যেভাবে বক্তৃতা করে আমি সেভাবে বক্তৃতা দিতে পারবো আপনি যদি বলেন না ভাই আজকে স্বাধীনতার উপরে কিছু সময় কথা বলেন ঠিক আছে আমি প্রস্তুত না হইলেও আধা ঘন্টা সময় কাটাইয়ে দিতে পারবো কথা বুঝতে পারছেন তো প্রত্যেক মানুষের কি আছে এক একটা বিষয়ের উপরে এক একটা প্রেজেন্টেশনের মানে স্ট্রং জোন আছে আপনার কোন স্ট্রং জোন সেটা তো আমি জানি না কথাটা বুঝতে পারছেন ওকে আমরা এইভাবে ডেসক্রিপশন লিখবো এক হাজার ক্যারেক্টারের উপর একটা ডেসক্রিপশন লিখবো আমরা কি ডেসক্রিপশন লিখবো কোন বিষয়ে চ্যানেলটা ক্রিয়েট করব সেই বিষয়টাকে আগে আমি মাথার উপরে আমার মাথার মধ্যে খেলবো মাথা চিন্তা করব তারপরে এই জায়গার মধ্যে আমি ডেসক্রিপশনটা লিখব এখানে শুধু বাংলায় ডেসক্রিপশনটা লিখব না আমি এটা বাংলায় লিখছি বাংলা লিখে এখন তাই আমি ইংলিশ হয়তো জানি না আমি যদি ইংলিশ ভালো জানি তাহলে তার আমি ইংলিশে করবো আর যদি আমি ইংলিশ ভালো না জানি তাহলে আমার কাছে গুগল মামা নামে একজন ব্যক্তি ব্যক্তি আছে আমি গুগল মামারে কইম আপনি আমাকে একটু সহযোগিতা করেন আমি গুগল মামার কাছে সহযোগিতা চাইব ট্রান্সলেটরের জন্য এখানে এই বাংলাটা লিখছি সেই বাংলাটার এই জায়গার মধ্যে পেস্ট করে দিব এই যে পেস্ট করে দিব পেস্ট করার পরে এই জায়গার মধ্যে গুগল মামা আমাকে ট্রান্সলেট করে দিছে কি translate hi friends I am M D Jihad Iqbal আছে এটা আমি I bring you a new channel I will discuss virus various topics on YouTube in this channel for you I will discuss everything including cute topics of YouTube in a serial way ইনশাল্লাহ এই যে দেখেন আমাকে কত সুন্দর করে সে ইংলিশ করে দিয়েছে এটা আমি কপি করলাম স্যার জি নামে মনে হয় একটু ভুল আছে আকবালের জায়গায় মনে ইকবাল হইব মনে হয় এটা ঠিক করবো এই যে ঠিক করে নিবো এতে দেখেন না আসমা আপু বলছিল দেখেন না এখন তো ঠিক করে নিবো হয়েছে হয়েছে ঠিক আছে এইটা ঠিক হইব এগুলা দুই একটা বানান একটু ব্যতিক্রম হয় এগুলা হয় এগুলো আপনি ঠিক করে নেবেন এই তো হয়ে গেল আমাদের একটা ডেসক্রিপশন এভাবে আপনি বাংলা ইংলিশ ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করবেন কারণ ইংলিশটাই বেশি প্রায়োরিটি দেয় ইউটিউব বিকজ তার কারণ হচ্ছে সে ইংলিশ ভার্সন সাধারণত সে বাংলা ভার্সন না কিন্তু আমাদের দেশের ল্যাঙ্গুয়েজ হিসাবে সে বাংলাকে অ্যাপ্রুভ দিছে কিন্তু সে র্যাঙ্ক করার জন্য বা সবচেয়ে সাপোর্টিংয়ের জন্য সে ইংলিশটাকেই বেশি সাপোর্ট করে সো আপনাকেও ইংলিশটাকেই দেওয়ার চেষ্টা করবেন বাই দেবে এরপরে আমরা কি করব আমরা অ্যাড ল্যাঙ্গুয়েজে আসবো অ্যাড ল্যাঙ্গুয়েজে কি দিব আমরা কোন ল্যাঙ্গুয়েজে কথা বলবো হ্যাঁ এই জায়গার মধ্যে আমরা বাংলা দিলাম কুইরে মিস্টার বাংলা এই যে বাংলা এই যে এই যে বাংলা আর এখানে দিলাম আমরা ইংলিশ একটা দিমু বাংলা একটা দিমু ইংলিশ দিলাম ইংলিশ এখন এই যে এই জায়গার মধ্যে বাংলা ইংলিশ দুটোটাই আছে এখান থেকে আপনি ট্রান্সলেট করে এটা দিতে পারবেন অর্থাৎ সেই ইংলিশটা এই জায়গার মধ্যে বসাই দিলাম বসাই দিয়া এটা ঠিক করে দিলাম এটা এই জায়গার মধ্যে আইসা এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা সেট করে দিব ওকে টেকনিক্যাল জিহাদ এই জায়গার মধ্যে আমরা দিব টেকনিক্যাল জিহাদ সরি টেকনিক্যাল জাহিদ দিলাম টেকনিক্যাল জাহিদ এখন আমরা ডান দিয়ে দিলাম আমাদের ল্যাঙ্গুয়েজ কি হয়ে গেছে সেট হয়ে গেছে তারপরে হচ্ছে যদি আপনি আরও ল্যাঙ্গুয়েজ দিতে চান এটাতে শুধু ডিফল্টভাবে বাংলাটা দিয়ে দেওয়া আছে এটা তাকে এটার প্রয়োজন নাই ওকে তারপরে হচ্ছে এটা হচ্ছে চ্যানেল ইউআরএল চ্যানেল ইউআরএল মানে হচ্ছে আমার চ্যানেলটাকে ইউআরএল সেট করার জন্য অর্থাৎ আমার এই চ্যানেলের মধ্যে যে ইউআরএল আছে ইউআরএল মানে হচ্ছে চ্যানেল লিঙ্ক এটা হচ্ছে আমার চ্যানেলের লিঙ্ক কাউকে দিতে হলে এটা কপি করব কপি করে তাকে দিয়ে দিতে পারবো কোনো সমস্যা নাই আচ্ছা তারপরে আছেন link add link add link মানে হচ্ছে আপনি ফেসবুক অ্যাড করতে চান হ্যাঁ আপনি ফেসবুক অ্যাড করতে চান এই জায়গার মধ্যে ফেসবুকের লিঙ্কটা এইভাবে আনিয়ে আসবেন আমি আপনাকে দেখাই এই যে ফেসবুকে যাবেন ফেসবুকে গিয়ে প্রোফাইলে যাইবেন নামের উপরে ক্লিক করলাম প্রোফাইলে যাইতে হইব আগে আমাকে কারণ প্রোফাইলে না গেলে আমি এটা পাবো না এই যে প্রোফাইলে গেলাম প্রোফাইল থেকে এই প্রোফাইলটা আমরা এই যে এই লিঙ্কটা কপি করলাম কপি কইরা এই জায়গার মধ্যে নিয়ে আসলাম আগে এখানের মধ্যে লেখলাম এটা কি ফেসবুক হ্যাঁ লেখলাম ফেসবুক ফেসবুক ঠিক আছে তারপরে এই জায়গার মধ্যে আমরা লিঙ্কটা পেস্ট করে দিলাম এখন আমরা পেস্ট করে দিছি আপনি যদি আরও লিঙ্ক চান তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম আপনি ইনস্টাগ্রামে যাবেন আপনি কি করবেন ইনস্টাগ্রামে যাবেন ইনস্টাগ্রামে গেলে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা ওপেন করলাম ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা ওপেন করার পরে এই যে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ওপেন করার পরে এই জায়গার মধ্যে আমার একটা লিঙ্ক আসছে প্রোফাইলে যাওয়ার পরে এটা প্রোফাইলে যাইতে হবে প্রোফাইলে গিয়ে লিঙ্কটা পাইবেন তারপরে এটা এখানে লিখলাম ইনস্টাগ্রাম ঠিক আছে ইনস্টাগ্রাম লিখলাম তারপরে এই জায়গার মধ্যে নিয়ে আসলাম কন্ট্রোল ভি দিয়ে আমরা আমাদের ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্কটা এভাবে আপনি কি করতে পারবেন এইভাবে আপনি ইনস্টাগ্রাম লিঙ্ক দিছেন ফেসবুক লিঙ্ক দিবেন তারপরে হচ্ছে আপনি টুইটারের লিঙ্ক দিবেন যদি আপনার টুইটার অ্যাকাউন্ট থাকে যদি আপনার হোয়াটসঅ্যাপ থাকে সরি যদি আপনার লিঙ্কডিন থাকে তাহলে লিঙ্কডিনের অ্যাকাউন্ট দিবেন তারপরে যদি আপনার আরও কোনো লিঙ্ক থাকে অর্থাৎ আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়া থাকে সেটাতে আপনি লিঙ্ক আপ করতেন তাহলে এখানে দিবেন তাহলে হয়ে যাবে আমি আমারটা দিতে চাচ্ছি না কারণ এটা তো আমার চ্যানেল না ওনার চ্যানেল উনি আপনি অ্যাড করবেন তারপরে হচ্ছে লাস্টে আমরা পাবলিশে ক্লিক করব এত কিছুর পরে দেখেন লিঙ্ক অ্যাড করার পরে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ইনফো কন্ট্যাক্ট ইনফোটা হচ্ছে এই যে আমাদের ইমেলটা কোথায় ইকবাল মিন্স গুড লাক আচ্ছা ভাই কোনো সমস্যা নাই আপনার এগুলো আপনি এডিট করতে পারবেন কোনো সমস্যা নাই আপনি কোনো সমস্যা নাই এডিট করতে পারবেন আমি যেভাবেই দেখাচ্ছি সেভাবে গিয়ে আপনি এডিট করতে পারবেন আচ্ছা তারপরে হচ্ছে এখানে এই যে ইমেল এটা ইমেলটা দিয়ে দিলাম ওকে আমাদের এই বিষয়গুলো আমাদের এখানে এড হয়ে গেছে এই যে দেখেন এড ল্যাঙ্গুয়েজ এড করছি তারপরে চ্যানেলের ইউআরএল এটা তারপরে এড লিঙ্ক তো দেখাইয়ে দিছি আপনারা কি করবেন এভাবে লিঙ্কগুলো বসাইবেন তারপরে হচ্ছে আপনারা কি করবেন পাবলিশ দিয়ে দিবেন এই যে পাবলিশ আছে উপরে পাবলিশ দিয়ে দিবেন পাবলিশ দিয়ে দিলে সব কিছু এখন পাবলিশ হয়ে গেল আপনারা যে মানে আপনি কিছু করতে চান এই জায়গার মধ্যে এটাতে আপনি এডিট করতে চান এই যে বেসিক ইনফোতে আসবেন এসে এটাতে ক্লিক করবেন আপনার নাম ডিলিট করতে পারবেন তারপরে এখানে আসেন ইকবাল এভাবে দিতে চাচ্ছেন আপনি এখানে দিবেন আবার এডিট করবেন তারপরে আবার পাবলিশ দিয়ে দিবেন এডিট করতে চাইলেও কিছু লিখবেন লিখে পাবলিশ করবেন তারপরে আসেন আমাদের ব্র্যান্ডিং ব্র্যান্ডিংয়ের জন্য আমাদের তো এখানে কি কি লাগবে দেখেন আমাদের কোথায় এটা হয়েছে এটা হচ্ছে দিয়ে দিলাম technical IT fund technical IT firm এটা হচ্ছে মনে করেন আপনার চ্যানেলের কি মূল থিম আপনি আপনার মতো করে এভাবে বানাইবেন এটা আমি যে বানাইয়ে দিচ্ছি এটাই আসলে হান্ড্রেড পারসেন্ট এমন না আপনি আপনার মতো করে রেডি করবেন আমি দেখিয়ে দিচ্ছি কি দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে রেডি করবেন কিন্তু সেটা হচ্ছে আপনার কাজ দিলাম টেকনিক্যাল আইটি ফার্ম এখন আপনি দেন এখানে সাবস্ক্রাইব দেন সমস্যা কি তো আমি এটা ডাউনলোড দিলাম ডাউনলোড হয়ে গেছে এখন এটা হচ্ছে আমার ব্যানার এই জায়গার ব্যানারের মধ্যে আপলোড দিলাম আপলোড দিলে ডাউনলোড এই জায়গার মধ্যে আমার ব্যানারটা আসছে এই যে টেকনিক্যাল টেকনিক্যাল আইটি ফার্ম এই যে দেখেন আপনারা একটা বিষয় ভালো করে দেখেন এই যে আপনাদের এখানে একটা বিষয় দেখাচ্ছে এই বিষয়টার মানে হচ্ছে কি আপনি আপনি এইভাবে যদি দেন এই ফিচারটা হচ্ছে আপনি কম্পিউটারে যদি সরি আপনি যদি মোবাইলে যদি আপনার চ্যানেল কেউ অন করে তাহলে আপনার ফিচারটা এইভাবেই দেখবে তাহলে আমাকে এইভাবেই চিন্তা করতে হবে যে এতে মিডিলে কিছু নিচে হালকা কিছু নিচে আপনার এই অপশনটা যেন তাকে এই টোটাল লেখাটা থাকে তাহলে আমরা এই জায়গাতে আর একটু এডিট করি আমাদের এটা হয়নি আমাদের এটা হয়নি আমরা এটা একটু এডিট করি এটা অনতাক এটা হচ্ছে আমাদের মূল দেখার বিষয় এটা দেখতেই হবে ওকে এটা আবার আমরা ডাউনলোড করি দেখি এইবার হইল কি না হুম আচ্ছা যাক এইবার কোনো মতে হয়েছে এই যে টেকনিক্যাল আইটি ফার্ম এটা দেখা যাচ্ছে আমরা এটা ডান দিয়ে দিলাম তাহলে এই জায়গার মধ্যে আমার এটা এড হয়ে গেল আমাকে কিভাবে বড় ডেস্কটপে দেখাইবে ছোটো ল্যাপটপে কিভাবে দেখাইবে মোবাইলে কিভাবে দেখাইবে সব কিছু দেখাচ্ছে আচ্ছা এই জায়গার মধ্যে মনে করেন আপলোডে এটা এটা মনে করেন আর একটা ফিচার আমরা রেডি করি হ্যাঁ মনে করেন এটা আমরা রেডি করলাম এটা হচ্ছে মনে করেন আমাদের লগ ওকে এখানে পার্সোনালি আপনার ছবিও দিলে চাইলে দিতে পারেন আমি আমার ছবি দিছি আপনিও চাইলে আপনার পার্সোনালি এখানে ছবি দিতে পারেন ডাউনলোড হয়েছে না এইটা হচ্ছে সম্ভবত হারি এই টোটালটাই চলে আসবে এই যে দেখেন আমাদের লগোটা খুব সুন্দরই হয়েছে টেকনিক্যাল আইটি ফার্ম ঠিক আছে লগোটা করে আমার মানে একদম সিম্পলের মধ্যে শুরু হয়েছে এটা হচ্ছে অ্যাডভার্টাইজ ওই যে আমরা চ্যানেলে কারো চ্যানেলে ঢুকলে দেখা যায় না আপনারা দেখা যায় এই চ্যানেলের একটা লগো দিয়ে ভিডিও তৈরি হয়েছে এভাবে আপনারা যদি ভিডিও মেক করা জানেন তাহলে আপনারা করবেন কোনো সমস্যা নাই তাহলে দিয়ে দিলাম পাবলিশ এখন আমাদের এই যে চ্যানেলের লোগোটা এই যে আমাদের এখানে ব্র্যান্ডিং ইমেজটা ব্যানার ইমেজটা এটাও আমাদের রেডি হয়ে গেল কোনো সমস্যা নেই এটা আপনি আপনার মতো করে রেডি করবেন এটা আপনি এখান থেকে রিমুভ করে এই যে রিমুভ আছে এই রিমুভে গিয়ে আপনি এখান থেকে রিমুভ করে আপনি এখান থেকে আপনার মতো করে রেডি করতে পারবেন কোনো সমস্যা নাই সম্পূর্ণ এখানে আপনার এখতিয়ার আছে ঠিক আছে আচ্ছা তারপরে লেআউট লেআউট তো আমাদের এখনও রেডি হয়নি ঠিক আছে এর সেক্টর কি আছে দেখি পিপল আপলোড এগুলো এখনও সম্পূর্ণ হয়নি কারণ এই অপশনগুলোতে আমাদের শর্ট ভিডিও আপলোড এই অপশনগুলো আমাদের এখনও তৈরি হয়নি কারণ এখন পর্যন্ত আমরা কোনো ভিডিও দেইনি এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিওর ক্লাসে এসিওর ক্লাসে আমরা দেখব ওকে এর আগ পর্যন্ত আমাদের এইভাবেই থাক আচ্ছা এটা দেখি কী আছে না এগুলো তো আমাদের ভিডিও লাগবেই লেআউটটা আমাদের এই মুহূর্তে কাজ করা যাবে না ড্যাশবোর্ডে যাই আমরা আচ্ছা এই জায়গার মধ্যে ড্যাশবোর্ডে আসলে আমরা কি দেখতে পাই ড্যাশবোর্ডে আসলে আমরা আপলোড ভিডিও অর্থাৎ আমরা কোনো ভিডিও যদি আপলোড করতে হয় তাহলে ভিডিওটা আপলোড করব। আপলোড করার পরে আমরা ভিডিওটা যে দেখছেন দেখেন আমি আমার চ্যানেলে গেলে আপনাদের দেখাইতে পারবো কই আমার চ্যানেল এগুলো সব অফ করে দেই চোদ্দ জন আছে আচ্ছা। দেখেন এই যে দেখেন চ্যানেলের ট্রায়াল ফর ফিচার এই জায়গার মধ্যে আছে দেখতে পাচ্ছেন আপনারা digital marketing professional Facebook account তৈরি করুন creative Facebook professional Facebook account দেখতে পাচ্ছেন এটা হচ্ছে feature video for running subscriber যারা সাবস্ক্রাইবার তাদের জন্য আচ্ছা এখন দেখেন ড্যাশবোর্ডে ক্লিক করলাম ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমাদের কি আসে আমরা দেখি দেখেন এই জায়গার মধ্যে আমরা টোটাল চ্যানেলের সম্পূর্ণ কিছু আমরা দেখতে পাচ্ছি ও আল্লাহ কে আইলো মাইদুরনি ওকে আচ্ছা এই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এ দেখেন আমরা দেখছি কি দেখতেছি আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিও আছে digital marketing search engine marketing free বেচ এটার একটা ভিডিও আছে আমরা লাস্ট যে ভিডিও সেই ভিডিওটার অবস্থা আমরা দেখতেছি সেই ভিডিওটা হচ্ছে দেখেন ভিউ হচ্ছে এখন পর্যন্ত পঞ্চাশটা ইমপ্রেশন ক্লিক থ্রো রেট অর্থাৎ যাদের চোখের সামনে গেছে তাদের থেকে এই ভিডিওটাতে ছয় দশমিক আট পার্সেন্ট অর্থাৎ আমি আপনাদের দেখাই আচ্ছা এই জায়গার মধ্যে দেখাই এই জায়গার মধ্যে দেখাইলে সুবিধা হইব এই যে এই জায়গা থেকে এখানে এই যে এই যে আমাদের ফিচারে আসতেছে এই ফিচারে যে সমস্ত মানুষ এই জায়গা থেকে যদি আমি এইটাতে ক্লিক করে যাই এইটাতে আমি যদি ক্লিক করে এই ভিডিওর মধ্যে ঢুকি তাহলে এইটা হবে আমার এটা হবে আমার এই যে impression click through rate okay আচ্ছা এখানে দেখি আমার একটা বিষয় দেখার বিষয় আছে এটা সাবস্ক্রাইব করা না সাবস্ক্রাইব করা হইলে এই যে দেখেন আমি একটা বিষয় দেখাই আমি যে বিষয়টা আপনাদের সামনে আনতে চাচ্ছি সেটা একটু আচ্ছা এই যে এই যে ভিডিওটা এটা হচ্ছে কি আমার চ্যানেলের ভিডিও তাই না এখান থেকে যদি আমি আসি আমি যদি আসলাম এই যে আমি আসলাম এই আইসা যে আমি ভিডিওর চ্যানেলটা ভিডিওটা অন করলাম এখানে ভিডিওটা চলবে মনে করেন হ্যাঁ সেই ভিডিওটা চলার জন্য এই জায়গার মধ্যে যে আপনাদের এই যে এই রেটটা এটাই হচ্ছে এইভাবে ভিডিও যদি কেউ দেখে এখানে হচ্ছে এর পার্সেন্টেজ হচ্ছে সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট মানুষ এইভাবেই ভিডিওটা দেখছে এভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে অর্থাৎ ইমপ্রেশনের তুলনায় এটা হচ্ছে ফোর পয়েন্ট বারো অর্থাৎ যারা ভিউ করে যে সমস্ত মানুষ এইভাবে ভিডিওটার মধ্যে যায় ভিডিওটা দেখে এইভাবে ওই সমস্ত মানুষ সরি কই যারা এই সমস্ত মানুষগুলো এই ভিডিওটা দেখে ওই সমস্ত মানুষগুলা এই ভিডিওটার কত পার্সেন্ট দেখে অর্থাৎ এই মানুষগুলা দেখে প্রত্যেকটা মানুষের ফোর পয়েন্ট দশমিক বারো সেকেন্ড অর্থাৎ বারো মিনিট বারো সেকেন্ড চার মিনিট বারো সেকেন্ড পর্যন্ত এভারেজ দেখছে কেউ দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড দেখেও তো বাদ দিয়ে দিছে কেউ কেউ পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড কেউ এক সম্পূর্ণ ভিডিও দেখছে এইভাবে তারা এভারেজ করছে এটা এভারেজ করে দিছে ওকে তারপরে আসেন এই জায়গার মধ্যে এই যে আমার টোটাল চ্যানেলে লাস্ট আঠাশ দিনের কি অবস্থা লাস্ট আঠাশ দিনে ভিউ হচ্ছে two point one K watch time হচ্ছে একশো পয়েন্ট ফোর ঘন্টা ঠিক আছে লাস্ট আঠাশ দিনের এটা রেজাল্ট এভাবে আপনারাও দেখতে পাবেন হ্যাঁ স্যার হ্যাঁ আমি বলি কি স্যার সরি এগুলা এগুলা এখন যে আপনি দেখাচ্ছেন আসলে কেউ মতো বুঝবে না আচ্ছা, আচ্ছা। আপনি যে এগুলা এখন দেখাচ্ছেন এগুলা কেউ বুঝবে না ঠিকমতে যতক্ষণ না শুনেন আমি বলি ওরা ভিডিও ছাড়ে আপলোড করছে আমি আপনাকে বলি এখন দেখানো হচ্ছে আমার কাজ এটা হচ্ছে ক্লাস এই রিলেটেড এগুলা না দেখানো পর্যন্ত অন্য ক্লাসে গেলে তখন আবার নতুন করে আসবে এখন যদি আলোচনা করি আর পরের ক্লাসে যখন ভিডিও আপলোডের ক্লাসে যাইব তখন এগুলা যখন আমরা পুঙ্খানুপুঙ্খে আলোচনা করব তখন অটোমেটিকলি কাছে চলে আসবে বুঝতে পারছেন আমরা স্কুল লেভেলে কিছু ক্লাস করি না যে ক্লাসগুলো এখন বুঝি না কিন্তু দুই চারটা ক্লাস অথবা দুই অন্য একটা সাব চাপ্টারে গেলে আগের ক্লাসটা বুঝতে পারে এরকমই আর মনে করেন যাই হোক তাহলে আমরা ড্যাশবোর্ডটা একটু আলোচনা করলাম কই ড্যাশবোর্ড মনে হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট হচ্ছে আমাদের ভিডিও এখন পর্যন্ত কোনো কন্টেন্ট আমরা দেইনি যদি দেই তাহলে এই জায়গার মধ্যে আমাদের কন্টেন্টগুলো দেখাবে তারপরে হচ্ছে প্লেলিস্ট প্লেলিস্ট আমরা কারণ এখন পর্যন্ত কোনো ভিডিওই দেইনি আমরা কোনো প্লেলিস্ট ক্রিয়েট করব কিভাবে। তারপরে অ্যানালাইটিক্স অ্যানালাইটিক্সটা হচ্ছে অ্যানালাইটিক্সটা হচ্ছে আমরা যে একটা ভিডিও সারমু এই ভিডিওটা ছাড়ার পরে কি অবস্থা আসবে দেখবেন আমার এই চ্যানেলের মধ্যে দেখাই আপনাদের দেখলে বিষয়টা বুঝবেন অ্যানালাইটিক্সে আসি কই অ্যানালাইটিক্স এই যে অ্যানালাইটিক্স অ্যানালাইটিক্সে হচ্ছে আমরা গত আঠাইশ দিনের মধ্যে আমার চ্যানেলের কী অবস্থা হয়েছে গত আঠাশ গত আঠাশ দিনে এক one two point one K subscribe আসছে একশো উনষাট ঘন্টা ওয়াচ টাইম আসছে তারপরে বায়ান্নটা সাবস্ক্রাইব আসছে হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে গত আঠাশ দিনের রেজাল্ট এভাবে আপনারাও দেখতে পারবেন প্লে লিস্টটা আর একটু দেখাই লিস্টটা হচ্ছে এই যে দেখেন আমি প্লে লিস্ট তৈরি করছি কয়টা চারটা প্লেলিস্ট একটা হচ্ছে ফাইবার একটা হচ্ছে ইউটিউব ভিডিও একটা হচ্ছে ফ্রি বেচ একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এভাবে আপনিও কি করবেন এখানে দেখেন ডিজিটাল মার্কেটিংয়ের দশটা ভিডিও দেওয়া আছে ফ্রি বেচের পাঁচটা ভিডিও দেওয়া আছে ইউটিউব ভিডিওর মধ্যে পাঁচটা ভিডিও দেওয়া আছে ফাইবারের চোদ্দোটা ভিডিও দেওয়া আছে এইভাবে আপনারা দেখতে পারবেন তারপরে কমেন্টস আছে সেগুলো তো আপনারা বুঝেন তারপরে মনিটাইজেশন মনিটাইজেশন যে অপশনটা আছে সেই অপশনটা হচ্ছে আপনি লাস্ট গত ক্লাসেই বলছি লাস্ট এক বছরের মধ্যে অর্থাৎ সর্বশেষ তিনশো দিনের ভিতরে যদি আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ক্রিয়েট করতে পারেন বা আনতে পারেন তাহলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ করতে পারবেন দেখেন আমার চ্যানেলটা এখন পর্যন্ত মনিটাইজেশন হয়নি কিন্তু হওয়ার জন্য সামনে বাড়তেছে ঠিক আছে আল্লাহ শুক্রিয়া অনেকটাই সামনে চলে আসছে আরও চলে আসবে আর বেশি দিন না সাবস্ক্রাইব তো অনেকটাই আগে গেছে ফিফটি পার্সেন্ট তো ক্রস করে অলরেডি আসেই সাবস্ক্রাইব আর এইটাও চলে আসবে বেশি দেরি না কারণ চ্যানেলটা বেশি দিন ক্রিয়েট করারই হয়নি তারপরে দেখেন এই দুইটা ক্রিয়েট এই জায়গাটা এই সবুজ চিহ্নটা এখানে চলে আসবে এই সবুজ চিহ্নটা এখানের মধ্যে যখন চলে আসবে তখন আপনাকে বলবে মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য অর্থাৎ চ্যানেলে মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লাই করবেন মনিটাইজেশন করতে পারলে চ্যানেল থেকে আপনি ইনকাম করতে পারবেন তারপরে আসেন কাস্টমাইজেশন কাস্টমাইজেশনটা হচ্ছে এই যে অ্যান্ড স্ক্রিনে এই যে ভিডিওটা আমি প্রথমে দেখাচ্ছি লেআউটের ভিডিও এটা হচ্ছে কাস্টমার ব্র্যান্ডিং তো দেখিয়ে দিছি বেসিক ইনফো দেখিয়ে দিছি আপনাদের তাহলে এটার কাস্টমাইজেশন আলাদা করে করতে হবে না আপনাদের জন্য ওকে তারপরে আসলাম সেটিংস এখন এই জায়গার মধ্যে আসি আপনার চ্যানেলের সেটিংসে আসি দেখেন সেটিংস সেটিংস কিন্তু এই জায়গার মধ্যে কারেন্টলি ইউএসডি থাকবে অর্থাৎ আমেরিকান ডলার দিয়েই থাকবে এটা আপনি চাইলেও বাংলাদেশি টাকাও দিতে পারবেন দেখেন সব কিছু এখানে আছে কি নাই সব আছে বিডি টাকা BD BD BD BD BD BD এই যে বিডি টাকা বাংলাদেশি বুঝতে পারছেন তবে বাংলাদেশে দিবেন না অবশ্যই ইউএসডি দিবেন অর্থাৎ ডলারে দিবেন তারপরে আসেন চ্যানেল চ্যানেলে আসছেন কান্ট্রি অফ রেসিডেন্সি অর্থাৎ আপনি কোন দেশের থেকে কন্টেন্ট রেডি করবেন আপনি আমি বাংলাদেশ থেকে কন্টেন্ট রেডি করব কিওয়ার্ড কিওয়ার্ডটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই জায়গার মধ্যে আপনি চ্যানেলটা কোন ক্যাটাগরির চ্যানেল তৈরি করবেন আপনি যে ক্যাটাগরির চ্যানেল তৈরি করবেন সেই ক্যাটাগরির কিওয়ার্ডটা এই জায়গার মধ্যে দিতে হবে আপনি মনে করেন এখন টেকনিক্যাল বলছি যেহেতু টেকনিক্যাল আইটি ফার্ম সেহেতু আপনি টেকনিক্যাল জাতীয় কিওয়ার্ড দিতে হবে কিওয়ার্ড সম্পর্কে তো আমরা আগেই বুঝাইছি নতুন করে কিওয়ার্ড বা ট্যাগ কিওয়ার্ডকে আবার ট্যাগও বলে অনেক সময় আপনার চ্যানেলটা সার্চে আসবে ওই ট্যাগুলার উপরে নির্ভর করে আপনি যত ভালো করে এই ট্যাগুলা দিতে পারবেন আপনার চ্যানেলটা ওই ট্যাগেই মানুষ সার্চ করলে আপনার চ্যানেলটা র্যাঙ্কে আসবে যদি আপনি ওই জায়গাতে কিওয়ার্ডগুলো সুন্দর করে দিতে না পারেন তাহলে আপনার জন্য চ্যানেলটা র্যাঙ্কে আসা কঠিন এবং এই জন্য সাবস্ক্রাইব ভিউ আসা আপনার জন্য কঠিন হবে ঠিক আছে যেমন দেখেন টেকনিক্যাল টেকনিক্যাল হচ্ছে টেকনিক্যাল হচ্ছে আমার একটা কিওয়ার্ড এটা লেখে আমি এন্টার দিলাম এটা লেখে যদি আমি এন্টার দিই তাহলে আমার কিওয়ার্ডটা অটোমেটিকলি হয়ে গেল তারপরে টেকনিক্যাল লার্নিং টেকনিক্যাল লার্নিং দিলাম এটা ট্যাব এন্টার দিলাম ট্যাগ হয়ে গেল এভাবে আপনি পাঁচশো ক্যারেক্টারের ট্যাগ দিতে পারবেন যেমন আমি দুইটা ট্যাগ দিছি হচ্ছে তিরিশটা ক্যারেক্টার আপনি এভাবে পাঁচশো ক্যারেক্টারের ট্যাগ দিতে পারবেন তারপরে দেন technical IT technical IT firm তাহলে এটা আরেকটা টেক হয়ে গেল এই যে দেখেন পঞ্চাশটা কি ক্যারেক্টার হচ্ছে তো আপনি যত দিবেন এর তত বেশি আপনার এই ক্যারেক্টার বাড়তে থাকবে এভাবে আপনি পাঁচশো ক্যারেক্টারের মধ্যে টেক দিতে পারবেন তারপরে technical video technical funny video এভাবে আপনি দিবেন দিয়ে সেভ দিবেন এই যে দেখেন সেভ আছে আপনি এই সেভ দিবেন এটা সেভ হইল ওকে আবার সেটিংসে যাবেন আবার চ্যানেলে যাবেন তারপরে আসবেন কি অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংসে কি এটা হচ্ছে I want to review this settings for your video no এখন দেখেন yes set this channel is made for kids I always upload content this made for kids আমি কি এই ভিডিওটা সবসময় শিশুদের জন্য ক্রিয়েট করব নাকি এটা শিশুদের জন্য ক্রিয়েট করব তখন যখন আপনার এটা কি করব আমি ভিডিও শুধু বাচ্চাদের জন্য এখানে ভিডিও দিব আর কারোর জন্য ভিডিও দিব না এটা যদি হয় তাহলে আপনি এটা সিলেক্ট করবেন যদি আপনি বাচ্চাদের জন্য ভিডিও না দেন তাহলে আপনি এটা সিলেক্ট করবেন no set this channel is not made for kids I never upload content this made for kid children আমি কখনোই এটা বাচ্চাদের জন্য হচ্ছে করবো না এটা হচ্ছে আমি বড়োদের জন্য করব তাহলে এটা I want to review this setting for every video আমি প্রত্যেকটা ভিডিও রিভিউ দিতে চাই না এটা আমাদের মিডিলটা থাকবে লিঙ্কড অ্যাকাউন্ট আপনার যদি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে পারেন তখন যদি আপনি গুগলকে টাকা দেন তাহলে সে আপনার চ্যানেলটাকে গ্রো করে দিবে তবে এই গ্রোতে আপনি আপনার চ্যানেলের এই গ্রোতে আপনি আপনার চ্যানেলকে মনিটাইজেশনে নিতে পারবেন না আচ্ছা ডন শো পটেন্সিয়ালি ইনএপ্রুপেড ওয়ার্ডস আমরা এমন কিছু এটা আমরা আমাদের এখানে শো করবে না এমন ওয়ার্ড যে ওয়ার্ডগুলো দেখতে বিশ্রী লাগে খারাপ লাগে এগুলা advertisement disable in interest budgets এটা আমাদের এইভাবে তাক ডিফল্টভাবে তারপরে দিয়ে দিলাম সেভ আবার গেলাম সেটিংসে চ্যানেলস তারপরে হচ্ছে ফিচার অ্যাভেলেবেল ফিচার এলিজিবিলিটি হচ্ছে আপনার ভেরিফিকেশন অর্থাৎ অর্থাৎ টুইস্ট অফ ভেরিফিকেশন ঠিক আছে এটা হচ্ছে আপনার অটোমেটিকলি আপনার ইমেল দিয়ে ভেরিফিকেশন করে দিয়েছেন এটা হচ্ছে দেখেন এই জায়গার মধ্যে আপনি কি দিবেন হ্যাঁ আপনার ফোন ভেরিফাই ফোন আপনি ফোন দিবেন এখান থেকে ভেরিফাই হয়ে যাব আমি ভেরিফাই করে দিব নি জিহাদ ভাই যদি ভেরিফাই করে দিতে বলেন তাহলে এখানে নাম্বার দেন লোগোটা আরেকবার দেখাবেন কিভাবে মেক করেছেন আবদুল্লাহ বসর ভাই কষ্ট করে আপনি ভিডিওটা দেখে নেবেন আমি আর এটা নাইস হয়েছে স্যার আচ্ছা ঠিক আছে এটা আসলে ভিডিওটা আরেকবার দেখে নেবেন সরি আমি আপনার কমেন্টসটা পড়তে পারি নাই ওই সময়ে না হয় আমি আবার রিভিউ করতাম ওকে আচ্ছা জিয়াদ ভাইয়ের নাম্বার দিয়েছেন ওকে আপনার নাম্বারে একটা কোড দেব কোডটা আপনি আমাকে দিবেন দেখেন ফোন নাম্বার আপনি ইমেল ভেরিফিকেশন ফোন ভেরিফিকেশন করবেন তাহলে একটা কোড গেছে আপনি আমাকে কষ্ট করে কোডটা দিয়ে দিন তারা যত তাড়াতাড়ি দিবেন তত ভালো চলে আসছে ফার্স্ট আছেন জিহাদ ভাই আবার সাবমিট ওকে তো স্টেপ ভেরিফিকেশন হয়ে গেছে এই যে এখান দেখার অ্যানাবল মানে অক্ষে আচ্ছা এটা হচ্ছে access feature is video feature use your uh, okay এটা হচ্ছে আপনি আপনার voter ID use your valid ID অর্থাৎ আপনার একটা valid approval time usually up to one day use your phone to take photo আচ্ছা ওকে আপনি কি করবেন আপনার ভোটার আইডি কার্ড নেবেন ভোটার আইডি কার্ড দিয়ে এই জায়গা থেকে আপনি ভেরিফাই করে দিবেন তাহলে আর আপনার কোনো সমস্যা দেখা দিবে না এটা হচ্ছে আপনি যদি ইউজ আপনার এই ভেরিফিকেটটা না করেন তাহলে আপনি এক ঘন্টা অর্থাৎ পনেরো মিনিটের উপরের ভিডিও আপলোড করতে পারবেন না ঠিক আছে ওকে তাহলে শেষ এটা তারপরে হচ্ছে আপলোড ফিচার আপলোড ফিচারটা হচ্ছে আপনি আপনার চ্যানেলের এটা হচ্ছে আপনি যখন কোনো ভিডিও দিবেন এমন একটা টাইটেল দিয়ে দিলেন এমন একটা ডেসক্রিপশন দিয়ে দিলেন আপনি বললেন এই টাইটেল দিয়ে আমার সব কিছু যেমন আমার সব ভিডিওতে আসে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এভাবে আসে তা আপনিও যদি দেন এইভাবে যে আমার সব ভিডিওতে ডিজিটাল মার্কেটিং অপশনটা থাকতো তারপরে হচ্ছে আমার এইটা সবসময় থাকে you can learn about the digital marketing feature if you have need any information or have any q u i s q u i s question any question you can any uh, you can question me in uh, your comment box এভাবে আপনি দিছি আপনিও চাইলে দিতে পারেন সমস্যা কি অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে কি আপনি কিভাবে দিবেন সেটা আপনার চিন্তা আপনি চিন্তা করবেন সবসময় আমি বলতেছি আপনি ভাববেন একটা বিষয় নিয়ে আপনি যে সবসময় একটা বিষয় নিয়ে না ভাবেন তাহলে আপনি নতুন কিছু পাবেন না কথাটা বুঝতে পারছেন আপনি নতুন কিছু পাবেন না ওকে তাহলে নতুন কিছু পাওয়ার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে ভাবতে হবে এবং ওই মাপিক ওই অনুপাতে আপনাকে এই জায়গার মধ্যে আপনি এইভাবে করতে হবে এটা হচ্ছে আপনার এই যে ফিচারটা এই ফিচারটা আপনি কোনো ভিডিও দেওয়ার সময় দেখবেন আপনার এই ফিচারটা আপনাকে অটোমেটিকলি দেখাইবে আমি এটা সেভ করে দিচ্ছি দেখবেন আপনি ওই ওইটাই দেখাইব এখন আপনি যদি এটা চেঞ্জ না করেন তাহলে এটা দেখাইব আমরা যখন ভিডিও দিব ঠিক আছে অন্ততকে জেহাদ ভাই আপনাকে বলি আপনারা যতক্ষণ পর্যন্ত এই চ্যানেলের টোটাল কাজ না শেষ করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কি করব না আপনি আমাকে এই অ্যাপ্রুভটা নেবেন না আমি তখন আপনাদের বলবো ভাই আমি অ্যাপ্রুভ কাটা দিচ্ছি আপনি নিয়ে নেন ওকে সেভ তারপরে দিলাম আবার আমরা সেটিংসে প্রত্যেকবারই সেটিংসে আসতে হবে প্রত্যেকটা ফিচার পরে সরি আপলোড ডিফল্টে আসলাম আমরা তারপরে আসেন অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংসে আসার পরে এটা হচ্ছে এটা হচ্ছে লাইসেন্স স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স ঠিক আছে ওকে নো প্রবলেম ক্যাটাগরি কোন ক্যাটাগরির এটা এটা হচ্ছে entertainment music science and technology travel and event non-profits and actives user portfolio how to and style okay film and minimum comedy কাশ অ্যান্ড ভয়েস আপনি কোন ধরনের করতে চান সেটা আপনি এই জায়গার মধ্যে দিবেন ঠিক আছে আমি একটা দিয়ে দিলাম কি দিব আমি বুঝতেছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিলাম ওকে ভিডিও ল্যাঙ্গুয়েজটা অবশ্যই বাংলা কারণ আমরা বাংলাতে এটা ল্যাঙ্গুয়েজ করব কুই বাংলা তারপরে হচ্ছে ক্যাপশন এটা তাকে এটা না দেওয়াই উত্তম তারপরে আসেন title and description language Bangla title and description language আমরা দিব কিসে বাংলায় দিব দিলাম বাংলা তারপরে দিলাম এলা ওয়ার্ল্ড কমেন্টস অল কমে হ্যাঁ অবশ্যই আমরা ওয়ার্ল্ড কমেন্টস দেখতে চাই ঠিক আছে তারপরে দিয়ে দিলাম সেভ ওকে হয়ে গেল ওকে তারপরে হচ্ছেন আবার দিলাম সেটিংসে আবার আসলাম আপলোড শেষ পারমিশন পারমিশনটা হচ্ছে আপনি কাউকে আপনার চ্যানেলের জন্য কি করতে চান অথরাইজ বানাইতে চান তাহলে তার চ্যানেলে যাকে অথরাইজ বানাইতে চান তার ইমেল নামটা এখানে দিবেন বা ইমেলটা এই জায়গার মধ্যে দিবেন রোল এই জায়গার মধ্যে হবে যেমন আমরা দিলাম এই জায়গার মধ্যে এটা হচ্ছে ওনার এই যে ইনভাইট ইনভাইটে ক্লিক করলাম ইনভাইটে ক্লিক করার পরে এই যে J A Y J Y N A L Joynal S Y L at the rate G M G dot com হ্যাঁ এটা হচ্ছে সিল অ্যাট দ্য রেট এটা কি কোন ধরনের এটা ম্যানেজার দিয়ে দিলাম আমি হ্যাঁ এটা হচ্ছে এই আমাকে এই যে চ্যানেল এই চ্যানেলটা এখন থেকে আমি তাকে কি করতে পারবো ম্যানেজ করতে পারবো এখানে দেখেন আমাকে একটা মেসেজ দিবে আমাকে একটা ইমেল দিবে ইমেলের মধ্যে আমি কি করব এটা হচ্ছে এটা হচ্ছে এই ইমেলের মধ্যে গেলে আমাকে দেখাইবো এখন আমি আমাকে একটা মেইল দিবে আমি মেইলটাতে অ্যাপ্রুভ নিয়ে নিলে এই মেইলটাতে যদি আমি অ্যাপ্রুভ নিয়ে নেই তাহলে আমি এখন থেকে তার চ্যানেলটাকে ম্যানেজ করতে পারবো ম্যানেজ করতে পারবো চ্যানেলটা সব কিছু আমি করতে পারবো এখন আসে নাই এখন আসে নাই স্যার আপনি সোশ্যালে যান সোশ্যাল এটা টুইটে না সোশ্যালে নাই কেওয়ার ঠিক আছে meet the new way for influence marketing okay এই যে দেখেন গতকালকে আমি একটা অ্যাপ্রুভ নিছি একজন ইউএসের বায়ারের ওনার কাছ থেকে অ্যাপ্রুভ নিছি ওনার কাজ বর্তমানে চলতেছে উনি আমাকে বাৎসরিকভাবেই ওনার চ্যানেলের ম্যানেজার করে দিছে আসলে তেমন কোনো কাজ নাই আচ্ছা দেখি স্পামে আসছেন নি স্পাম বাই কো ইজ স্পাম বাই আচ্ছা, এইভাবে আপনার আসবে এখন আসতেছে না কি জন্য আমি ঠিক বুঝতেছি না আপনার এই যে পেন্ডিং অ্যাপ্রুভাল দেখাচ্ছে আচ্ছা সেভ দিলাম সেভ দেওয়ার পরে দেখি আসে কিনা প্রসেস ভেরিফাইয়ের জন্য বলতেছে এখন এটা কি ঠিক আছে এই আমি যে দিছি ওই ভদ্রলোকটাকে আপনি যে অ্যাপ্রুভাল দিছেন এটা কি ঠিক আছে আপনি কি বাস্তবিক করতে আপনি মানুষ নাকি অন্য কিছু সে আবার চ্যানেলটাকে প্রসেস দিয়ে দিচ্ছে মানে ভেরিফাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে ওকে এখন ভেরিফাই না হওয়া পর্যন্ত আর কিচ্ছু করা যাবে না ওকে পাসওয়ার্ডটা কই জানি ছিল এই জায়গার মধ্যেই তো পাইবো আমরা কমেন্ট বক্সে পাসওয়ার্ড পাইমো এবারটা পাই ওয়ার্ড কন্ট্রোল সি নেক্সট ক্লাস শুরুর টাইম হয়ে যাচ্ছে কন্ট্রোল ভি নেক্সট আপনার মোবাইলে জিহাদ ভাই আপনি আছেন আপনার মোবাইলে আবার একটা ভেরিফাই কোড যাবে আপনার মোবাইলে আবার একটা ভেরিফাই কোড আসছে দেখেন এটাতে কষ্ট করে দিয়ে দেন ক্লাস শেষ করে দিব বেশিক্ষণ নিব না হ্যাঁ কোডটা দিয়ে দিয়েছেন ধন্যবাদ control C verify code okay দেখি এখন দিল নাকি আমারে কারণ আমি তো পায়া গেলাম ইউ আর presenting everyone. এই যে চলে আসছে দেখতে পাচ্ছেন YouTube invitation to access the channel technical Zahid on YouTube ওখান থেকে আসছে আমি এখন এইভাবে আপনারাও বায়ারকে বলবেন বায়ার কিভাবে আপনাকে অ্যাপ্রুভ দিবে এই যে অ্যাকসেপ্ট ইনভাইটেশন আমি অ্যাকসেপ্ট করলাম বায়ারকেও আপনারা বলতে হবে না আপনার চ্যানেলে কে কীভাবে সে অ্যাপ্রুভ দিবে আপনি যে চ্যানেলের অ্যাপ্রুভ আনবেন তার কাছ থেকে এটা আপনার তো জানতে হইব তো ওই সিস্টেমেই এই সিস্টেমেই আপনি তার কাছ থেকে অ্যাপ্রুভ আনবেন অনেক সময় কি করে বায়ার অ্যাপ্রুভাল দেওয়া দিতে জানে না switch to close account okay এটা আমার দেওয়ার প্রয়োজন নেই অন্য সময় এটা আমার ব্যক্তিগত চ্যানেল অ্যাকাউন্ট তো তো বায়ার আপনাকে কি করবে আপনাকে দিবে অ্যাপ্রুভ দিবে সে বলবে আমি অ্যাপ্রুভ দিতে জানি না তখন আপনি কি করবেন এইভাবে এই ওয়েতেই আপনি তার কাছ থেকে অ্যাপ্রুভটা নিয়েবেন আপনি তাকে বলবেন ভাই আপনি এখানে যান কোথায় যান আপনি তাকে বলবেন আপনি কাস্টমাইজে ক্লিক করেন কাস্টমাইজে ক্লিক করার পরে সেটিংসে আপনি সেটিংসে যান সেটিংসে গিয়ে কি করেন সেটিংসে গিয়ে পারমিশনে ক্লিক করেন পারমিশনে গিয়ে ক্লিক করার পরে ইনভাইটে ক্লিক করেন ইনভাইটে ক্লিক করার পরে এখানে আমার ইমেলটা দেন ইমেল দেওয়ার পরে অ্যাক্সেসে যান আপনি আমাকে ম্যানেজার দিলে ম্যানেজার সেট করেন এডিটর দিলে এডিটর সেট করেন তারপরে আপনার পাসওয়ার্ড দেন আপনি আপনার পাসওয়ার্ড দেন আপনি দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনার এটাকে অ্যাপ্রুভ করেন তারপরে আমার কাছে একটা মেইল আসবে মেইল দিলে আমি অ্যাপ্রুভ করে ফেলব ওকে এইভাবেই হচ্ছে আপনি আমি কি করব অ্যাক্সেস নিব ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই আগামী দিন আমরা আরও অনেক কাজ আছে আমাদের এগ্রিমেন্ট এগ্রিমেন্টটা হচ্ছে অন্যের সাথে যদি আপনার চ্যানেলের কোনো চুক্তিবদ্ধ থাকে সেটা কমিউনিটি কমিউনিটি হচ্ছে মডারেটর অর্থাৎ আপনার চ্যানেলে আরও যদি কয়েকজনে কাজ করে তাহলে সেটা দিয়ে একটা কমিউনিটি এই জায়গার মধ্যে লিস্ট আপ করতে পারবেন তবে তারপরে যদি কাউকে ব্লক করতে চান তাহলে এখানে ব্লক মারবেন ব্লক হয়ে যাব আর ডিফল্টভাবে দিতে চাইলে এই যে অল কমেন্টস থেকে এখানে এটা ডিফল্ট আছে এটা নিয়ে কোনো টেনশন নাই ওকে দ্যাটস ইট মোটামুটি আপনাদের এই পর্যন্তই হচ্ছে মানে সিম্পল তারপরে আমরা অ্যাডভান্স মোডে যাব এইভাবে অ্যাডভান্স মোডে ক্লিক করে আমরা সামনের দিন থেকে অ্যাডভান্স মোডে অনেক কিছু দেখবো আমরা ঠিক আছে এখন আমরা এই পর্যন্ত এখন এর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে কি না যদি তাকে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আর যদি না থাকে তাহলে আমি ক্লাসটা শেষ করে দিতে চাচ্ছি জাহিদ ভাই আপনি আমাকে নেক্সট ক্লাস অন্তত পক্ষে নেক্সট এক নেক্সট ক্লাস পর্যন্ত আপনার ইমেলটা লগ আউট দিবেন না এখান থেকে অর্থাৎ ডিভাইস থেকে তো ইমেল আপনার ডিভাইস থেকে চাইলে পারবেন যদি দিয়ে দেন তাহলে আমি পরে আপনার চ্যানেলে ঢুকতে পারবো না নেক্সট ক্লাস মঙ্গলবারে মঙ্গলবার পর্যন্ত আপনারা ওয়েট করেন ততদিন মঙ্গলবারে ক্লাসটা নিয়ে নিলে আপনাকে আমি আপনার চ্যানেলের অ্যাপ্রুভ দিয়ে দিব আমি লগ আউট হয়ে যাব ঠিক আছে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে যতদিন ইচ্ছে এরকম না রাখ রাখতে চাই না কারণ এমনিতেই প্রবলেমে আসি না স্যার আসমা আক্তনপু আবদুল্লাহ ভাই না কোনো প্রবলেম নাই ওকে নো প্রবলেম তাহলে আজকের জন্য সেলিম ভাই আছেন না চলে গেছেন না সেলিম ভাই আছেন তো দেখছি কোনো প্রবলেম কোনো প্রশ্ন আছে কি না ওকে কোনো প্রশ্ন নাই তো ভাই না আছে জি না স্যার আজকে কোনো প্রশ্ন নাই আচ্ছা ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ